রাজার দায়িত্ব হল তিনি সর্বস্তরের প্রজাদের দেখাশোনা করা সর্বস্তরের প্রজার খোঁজখবর নেওয়া এটা কার দায়িত্ব বলেন না রাজার দায়িত্ব আল্লাহ পাক কোরআন থেকে শিক্ষা দিচ্ছেন যারা রাজা দেশ পরিচালনা করেন সমাজ পরিচালনা করেন সমাজপতি তাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমাদের দায়িত্ব হলো তোমাদের অধীনস্থদের খবর খোঁজখবর রাখা তারা কি খাচ্ছে না খাচ্ছে কি সমস্যা তাদের খোঁজখবর নেয়া দুর্নীতি করা নয় দুর্বলদের উপর অত্যাচার নয় তাদের দুর্বলদের প্লেটের ভাত কেড়ে নেওয়া তোমাদের দায়িত্ব নয় তাদের সাহায্য করা সহযোগিতা করা এটা রাজার কাজ নেতার কাজ আল্লাহ সালেমান একদিন খুশ নিলেন পক্ষী সকল পক্ষীদের কোষ নিলেন পক্ষীরা কে কোথায় আছে কেমন আছে হঠাৎ সোলেমান ফক্কি হুতহুত একটা পাখি ছিল ওই পাখির খোঁজ খবর নিলেন আল্লাহ বলেন কোরআনে মজিদে হজরত সুলাইমান পক্ষীদের খোঁজ খবর নিলেন অতপর বললেন কি হলো ওরা আর আমি হুদ পাখিকে দেখছি না কেন কোরআনে তাফসিরে লেখছে হুদ পাখি হলো পক্ষীদের মধ্যে অতি ক্ষুদ্র একটা পাখি ছোট্ট একটা পাখি দুর্বল একটা পাখি দুর্বল পাখির কোষ নিলেন সোলাইমান আলী ইসলাম রাজাবাসাদের উচিত হলো দুর্বলদের বেশি কোষ নেওয়া এখন তো বড়দের বড়রা বড়দের কোষ নেই ছোটদের কোষ খবর কেউ নেয় না সোলেমান ইসলাম হুতুর দুর্বল পাখির খোঁজ খবর নিলেন সোলেমান বললেন সবাইকে দেখছি আমি হুদহুদকে দেখছি না কেন কি হলো না গেছে আমি হুতুল পাখিকে দেখছি না কেন আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কোথায় গেল সে তাকে দেখছি না তাকে আমি কঠিন শাস্তি দিব আউলা কিংবা তাকে হত্যা করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কোনো কারণ উপযুক্ত কোনো কারণ দেখাতে না পারলে আমি তাকে হত্যা করে ফেলবো একটু পরে কিছুক্ষণ পরেই বলল আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি আপনি যা জানেন না আমি তা জানার জন্য গিয়েছি আপনাকে নতুন একটি সংবাদ দেওয়ার জন্য আমি বেরিয়েছিলাম আমি আপনার অবাধ্য হয়ে আপনার রাজ দরবার আমি ত্যাগ করি নাই ওয়াজে আমি আপনার কাছে সাবা দেখে নিশ্চিত একটি সংবাদ নিয়ে আপনার কাছে আগমন করেছি এই ছোট্ট প্রাণী পাখি সে সোলেমান ইসলামের রাজত্বের লাভে কল্যাণে কাজ করছে আর আমরা মানুষ হয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা আমাদের কিন্তু আমরা দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে একটা ছোট্ট পাখি সুলেমানকে হেল্প করছে একটা তত্ত্ব দিচ্ছে সুলেমানের রাজত্বকে শক্তিশালী করছে সাবা একটা ইয়েমনের একটা প্রদেশের একটা সংবাদ সেখানে নিয়ে আসলেন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাই তো একটা পাখি কাজ আর আমাদের মানুষের কি কাজ আল্লাহ পাক আমাদের শিক্ষা দিচ্ছেন তোমরা দেশের জন্য কাজ করো দেশকে এগিয়ে নিয়ে যাও দেশকে উন্নতি করার চেষ্টা করো কর্মসংস্থান করো মানুষের কল্যাণে নিজেকে নিয়ে যেতে করো একটা হুত হুত পাকে যদি সুলাইমানকে হেল্প করতে পারে তোমরা মানুষ হয়ে কেন পারবে না আল্লাহ পাক আমাদের সকলকে তো দান করুন সামনে আমি হুত হুত পাকে কি বললেন ইন্নি তুমরা রাআতান তামলিকুহুম আমি দেখেছি এক নারীকে যে সাবাবাসীদের উপর রাজত্ব করছে তাকে সব কিছু দেওয়া হয়েছে ওই নারীর রয়েছে এক মহাসিংহাসন বড় সিংহাসন রয়েছে ওই সাবা যে রাজত্ব করে একজন মেয়ে ওই মেয়ের নাম বিলকিস আপনারা অনেকেই এই ঘটনা শুনেছেন হয়তো গল্প আকারে শুনেছেন আমি এটা কোরআন থেকে বলছি বিলকিসের অজানা তত্ত্ব হজর সালাইমানকে দিলেন হুতহুত পাখি একটা রাজ্যের কবর দিলেন যে সাবাহ পুত্রকে সে শাসন করছে বোধ বিষয় হলো হুতহুত পাখি সোলাইমানকে বলছেন আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করে মানুষ আল্লাহকে সেজদা করবে আল্লাহর উপাসনা করবে কিন্তু আমি সাবাতে গিয়ে দেখলাম সাবার রানী বিলকিস এবং তার রাজ্য এবং তার দেশের অধিবাসীরা আল্লাহকে সেজদা না করে সূর্যকে সেজদা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যগুলিকে সুশোভিত করে দিয়েছে তারা তাদের সেই সূর্য পূজার মধ্যে তারা আনন্দ পায় মজা পায় অতপর তাদেরকে সৎ পথ থেকে শৈতান নিবৃত্ত করেছে অতএব তারা সৎ পথ তারা পায় না এবং আল্লাহ পাক সুরাই নামালের পঁচিশ নম্বর আয়াতে বলেন তারা আল্লাহকে চিন্তা করে না কেন যিনি নবুমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ভূমণ্ডল নৌমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো তোমরা যা প্রকাশ করো গোপন রাখো সব কিছু কে প্রকাশ করে দেয় আল্লাহ রব্বুল আলমিন প্রকাশ করে দেয় ছাব্বিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই তিনি মহা আরসের মালিক আর তোমরা তো পৃথিবীতে ছোট ছোট সিংহাসনের মালিক ছোট ছোট চেয়ারের মালিক তোমরা ছোট ছোট পদের মালিক আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন মহারশের মালিক মহাকমাতার অধিকারী মালিকুল মুলকি সকল বাদশার বাদশা দুনিয়ার ছোট ছোট বাদশারা তোমরা মহাবাদশাকে সিজদা না করে তোমরা গাছপালাকে চিন্তা করছো কেন মূর্তিকে চিন্তা করছো কেন সূর্যকে কেন চিন্তা করছো গাছপালা অগ্নিকে কেন সূর্য করছো সূর্য চন্দ্রকে তোমরা কেন পূজা করছো তোমরা তো চুরু চুরু বাদশাহ সকল বাদশার বাদশাহ বলছে এই মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে তারা পূজা করছে এটাই হচ্ছে আসল কথা আপনাকে সেই রাজ্য জয় করতে হবে রানীর উপর আপনাকে জয়লাভ করতে হবে আওয়াজ দিয়ে বলুন মুথমুত পাখিকে কেন সোলমান আল ইসলাম বিশেষভাবে কেন খুঁজলেন এটা একটা রহস্য সকল পাখিদেরকে খুঁজলেন হুদহুদ পাখিকে আলাদা করে কেন খুঁজলেন যখন একজন ইহুদি পণ্ডিত তার নাম আবদুল্লাহ বিন সালাম সে আমার নবীর হিজরতের পরে আমার নবীজির হাতে হাত রেখে কালিমা পড়েন আওয়াজ দিয়ে বলুন সোহান ইনি ছিলেন ইহুদিদের অনেক বড় পণ্ডিত এক মহাজ্ঞানী সেই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাইসুল মুহাসরিন হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানহু সেই ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালামকে জিজ্ঞাসা করলেন যে আমরা সুরে নামালে কোরআন তেলাবাদ করে জানতে পেরেছি সুলেমান আলি ইসলাম হুদহুদকে কেন পুষলেন পাখি তারও অনেক রয়েছে হজরত আবদুল্লাহ বিন সালাম উত্তর করলেন পৃথিবীতে অনেক হাজারো পাখি থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিন হুদহুদ পাখি সেই আকারে অতি ক্ষুদ্র দুর্বল কিন্তু আল্লাহ পাক তার চোখের ভিতরে এমন একটা শক্তি দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন এমন জ্যোতি দিয়েছেন এমন দৃষ্টিশক্তি দিয়েছেন অদ্ভুত পাখি যখন সেই মাটির ভিতরে যখন দৃষ্টি দিত ওই মাটির ভিতরে কি স্বর্ণ সাঁদি এবং পানি কি আছে না আছে সব কিছু সেই দেখতে পেত হজর সুলেমান যে এলাকায় বাস করছেন সেটা ছিল মরুভূমি হজর সুলেমানের পানির প্রয়োজন হয়েছেন এই জন্য হুদহুদ করে ডাকলেন সে যেন কোথায় পানি আছে সেটা খুঁজে বের করে আর হুদহুদ পাখি মাটির উপরে দৃষ্টি দিলে ভিতরে কি আছে কোথায় পানি আছে সব দেখে হুদহুদ পাখি যখন মাটির উপরে দৃষ্টি দেয় যখন সে মাটির নিচে পানি কোথায় প্রবাহিত হচ্ছে সেটা যখন দেখতে পাই হজরত সোলাইমান অবাধ্য শক্তিশালী জিন্নাতের মাধ্যমে তাড়াতাড়ি মাটি কনন করে সেখান থেকে পানির ব্যবস্থা করে দেয় হজরত সুলাইমান এই জন্য হুদহুদ পাখিকে তালাশ করেছেন এত পাওয়ার আল্লাপাক এই হুদহুদ পাখিকে দিয়েছেন এই জন্য আমেরিকা একটা জুর্মি আবিষ্কার করেছে তারা মাটির উপরে জন্মে দেখলে মাটির নিচে কোথায় গ্যাসের কোনি আর তেলের কোনি আছে তারা দেখতে পাই কোরআন থেকে রিচার্জ আওয়াজ বলুন না সুহান এই তথ্য আল্লাপা কোরআনের ভিতরে রেখেছেন এই জন্য সাল্লাহ আলাইসাল্লাম হুদহুদ পাখিকে খুঁজলেন সেখানে হজরত আবদুল্লাহ বিন আব্বাস যখন এই ঘটনা বর্ণনা করলেন তখন না পেয়ে বিনে আজহার হজরত আব্দুল্লাহ বিন আব্বাসকে প্রশ্ন করে বসলেন হে রাইসুল মুবাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দেন হুদহুদ পাখি মাটির উপরে দৃষ্টি দিলে মাটির ভিতরের স্বর্ণ কণি লোহার খনি তেলের কণি গ্যাসের খনি জানতে পারে কিন্তু জমিনের উপর তার জন্য যে ফাঁদ বসানো হয় ওই ফাঁদ কেন সেই দেখতে পাই না হজরত আবদুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন ইজা আল কাদারু আমি আল বাসারু মানুষের যখন খারাপ তকদির চলে আসে তখন পকি নয় মানুষ পর্যন্ত অন্ধ হয়ে যায় মানুষ যখন বিপদ সামনে চলে আসে তখন মানুষের চক্ষু অন্ধ হয়ে যায় কারণ সেই ওই তাকদির বিপদের মধ্যে গ্রেপ্তার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন হুদ পাখিকে যতই দি শক্তি দান করো যখন তার বিপদ নেমে আসে তখন সে মাটির উপরে সাধারণ সুতোর ভাত সে দেখতে পায় না এজন্য মানুষ যতই বড় হোক সে ছোট ছোট ঘটনার ভিতরে সে গ্রেপ্তার হয়ে যায় এটা হচ্ছে তাকদির আর নসিব অনেকে বলেন উনি এত বড় মহান ব্যক্তিত্ব এই কাজ কেন করলেন ওনার দ্বারা তো এই কাজ শোভা পাই না আমরা বলি কিনা এটা বলি কিন্তু এটা আসল কারণ হচ্ছে আবদুল্লাহ বিন আব্বাস বলেছিলেন ইজা যা আল কাদারু আমি আল বসরু মানুষের যখন বিপদ আসে তখন মানুষ অন্ধ হয়ে যায় তখন মানুষের বাস্তবতা দেখতে পাই না তখন সেই ওই বিপদে গ্রেপ্তার হয়ে যায় আওয়াজ দিয়ে বলুন নাউজবিল্লা তখন হজরত না ইবিন আজর উত্তর দিলেন আলা ইয়াকদিরু আলা হাজাল জওয়াব ইল্লা আলিমুল কোরআন এই মহা এক প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন যার ভিতরে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দান করেছেন এই কোরআনের ভিতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান রয়েছে কোরআন ছাড়া পৃথিবীর কোন বইতে এই সব সূক্ষ্ম জ্ঞান কোথাও খুঁজে পাওয়া যাবে না একমাত্র কোথায় পাওয়া যাবে কোরআনের ভিতরে পাওয়া যাবে